নিজে ভালোবাসুন অন্যকে ভালোবাসতে দিন সম্মানিত দেশবাসী আছে আগামী চোদ্দ ফেব্রুয়ারি দুই হাজার বাইশে আসন্ন প্রেম পরিষদে নির্বাচন উক্ত নির্বাচনে প্রেমিক প্রেমিকা পদপ্রার্থীকে আই লাভ ইউ মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার দরিদ্র ছেলে মেয়েদের ভালোবেসে বিয়ে করার সুযোগ দিন সেই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন নিজে বাসুন অন্যকে বাঁচতে দিন আই লাভ ইউ মার্কায় ভোট দিন সবাইকে প্রেম করতে দিন আই লাভ ইউ মার্কায় ভোট দিন প্রচারে প্রেম পরিষদে নির্বাচন